হয়েছি নিখোঁজ আমি হয়েছি নিখোঁজ হয়েছি নিখোঁজ আমি হয়েছি নিখোঁজ খোলা আকাশের নিচে হৃদয় খাতা প্রণয়ের ভাষায় আসে না আসে না আগের মতো কাব্য সায় আলোর পৃথিবী জুড়ে নামে আধা সাজের ডোবা রবি উঠে পুবে তবু আসে না প্রণয়ের ভোর হয়েছি নিখো আমি হয়েছি নিখো হয়েছি নিখো আমি হয়েছি নিখো ঝলমলে জলে ওই নিয়ন বাতি রাস্তার দুধারে শত শত তবু রয়েছে ঢাকা জীর্ণ হৃদয় যায় না দেখা যার পোশাক কত আধার বলয় রাত জাগা পাখি আকাশ পানে চেয়ে থাকে ও চিনি খো জামি ও চিনি খো ও চিনি খো জামি ও চিনি খো ও চিনি খো ওই চিনি খোঁজ ওই চিনি খোঁজ আমি ওই চিনি খোঁজ